কথা শুনে বকুল হাসি কই ভালোবাসি কুই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু তো অলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে আসসালামু আলাইকুম আমি বুসরা বুসরা চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেই চিরচেনা হাসি নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে আসলে অনেক চড়াই উতরাই থাকে মানুষের জীবনে সুখ থাকে বেদনা থাকে হাসি থাকে আনন্দ থাকে অনেকদিন আমি অনুপস্থিত ছিলাম আমার এই চ্যানেলে আবারও হাজির হয়েছি আমার সেই চিরচেনা হাসি নিয়ে আসলে জীবনে যাই ঘটুক না কেন সুখ দুঃখ হাসি বেদনা তারপরেও আমাদের হাসতে হয় আমাদের কান্না করতে হয় আমাদের আনন্দ করতে হয় কষ্ট করতে হয় এই তো জীবন তাই না সূর্য ওঠে সূর্য ডুবে যায় তো সময় চলে যায় সময় বয়ে যায় মানুষের জীবনও বয়ে চলে তো আশা করছি আমার যারা দর্শক আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল